ফুটেছিল মনের বাগিচা পানি বিনা পাপড়ি ছবি ঝরে যা ফুল ফুটেছিল মনের বাগিচা পানি বিনা পাপড়ি ছবি শুধু স্মৃতি রেখে যা প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায় তোমায় পাবো না জানি শুধু চোখের পানি দিয়ে গেলে আমার খাঁচার পাখি তবু খাঁচা থাকে না বনের পাখি বনের মায়া ছাড়ে না সামনে দিয়ে শেষ দেখো দিলা নয় আমারে মীরা আয়সা দেখবা তুমি চইলা গেছি জগৎ ছাড়ি পাইবা শুধু আমায় সপনে চার বেহারার পালকি কইরা যখন গেলা সামনে দিয়া শেষ দেখো দিলা নয় আমারে মীরা আয়সা দেখবা তুমি চইলা গেছি জগৎ ছাড়ি পাইবা শুধু আমায় সপনে